সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আবারও রীতিমতো একটি সিআরটি টিভির কাজ করব তো কাস্টমার এই কিছুক্ষণ আগে নিয়ে আসছে তো সিআরটি টিভির নামটি হচ্ছে মে জর্জ তো আনকমন একটি নাম তো টিভিরও অবশ্য আনকমন আপনারা দেখতেই পাচ্ছেন তো টিভিটি সম্পূর্ণই অপ অবস্থায় আছে মানে ডেট অবস্থায় আছে তো যে কোনো সমস্যাই হোক না কেন আমরা এটি রিপেয়ারিং করব এবং আপনারা আমার সাথে থাকবেন এবং ফুল ভিডিওটি দেখবেন দেখলে অবশ্য ভিডিওটি টিভি রিপেয়ারিং করা অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবো তো টিভিটির মডেল নাম্বার হচ্ছে এখানে মডেল বা সিরিয়াল কোনো নাম্বার দেওয়া নাই লেখা আছে মেড ইন চায়না তবে মডেল দেওয়া আছে ইউটিসি অর্থাৎ twenty one fifty two PF তো আমরা এখন এই টিভিটি ব্যাক কাভার খুলব তারপরে দেখা যাক যে এটার কোথা থেকে কি প্রবলেম হয়েছে বড় ভাই ভিডিও লাভ করবেন না না কারণ এটা আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো আমার কিছু আছে তারা দেখে ভাই আমার আমাদের অনেক বন্ধু বান্ধব আছে তারাও দেখে ভাই আমার বন্ধু শরীর আমি অপর সবার বড় ভাই এতদিন ইউটিউব চ্যানেল করিনি তো অনেক জায়গার থেকেই অফার আসছে যে ভাই আপনি একটা চ্যানেল চালু করেন আপনি যে কাজগুলো করেন আমার একটু দেখালে আমরা হয়তো কাজগুলি করতে আমাদের জন্য সুবিধা হয় তো ঠিক আছে আমি চেষ্টা করব তো এই কারণে নতুন করে এখানে যেহেতু শূন্য থেকে বা জিরো থেকে চালু করেছি আমি তো সব কিছু থেকেই আর কি জিরো থেকেই তো আমি এগুলি দীর্ঘদিন যাবত কাজ করি তবে করোনার কারণে কিছুদিন বন্ধ রাখছিলাম আমার নারায়ণগঞ্জের থেকে আসা হইল মনে নারায়ণগঞ্জে আরও কাজের চাপ ছিল আমি বিভিন্ন কোম্পানির বিভিন্ন কাজ আপনার মানে অর্ডার নিয়ে থাকি যেমন দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস এরকম অর্ডার করে নিয়ে কাজ করতে তো এখন গ্রামে চলে আইছি গ্রামের মা বাবা সবাই বলে ফ্যামিলি বলে যে আর শহরে যাই লাভ কি গ্রামে থেকে কিছু কর তো গ্রামে তো এগুলার প্রত্যেকটা বেশি একটা চাহিদা নাই তারপরে মোটামুটি আসো ভাই একটু উঠলে মনে একটু সুবিধা হতো বাইটা থেকে একটু নামালেন করবো আমি ওনার টিভিটা ঠিক করার পরে তোমাটা করে দিচ্ছি হ্যাঁ, হ্যাঁ? ইচ্ছা তোমাদের যেন খুশি এনে ইচ্ছা ভাই টাকাটা কাজ করাইবা তোমরা যেখানে ভালো কাজ পাইবা সেখানেই করাবে আমি ওরকম ভাবে বলি না কাউকে যে আমার কাছে কাজ করাইতে হবে যদি ভালো কাজ অবশ্যই পাওয়া যায় তাহলে অবশ্যই সেখানেই নিবেন না তো যেহেতু দোকান আপনাদেরকে সরাসরি আমি ভিডিওটি দেখাচ্ছি আমার কাজটি অবশ্য সরাসরি আপনারা দেখতে পারবেন তো ব্যাক কাভারটি খুলে নিই তারপর আমি আপনাদেরকে আবার তো দর্শক দেখতেই পারতেছেন টিভিটি সার্কিটটা আমি খুলে নিলাম অলরেডি যে সাউন্ড কর্ড অন্যান্য যে কর্ডগুলো আমি খুলে নিলাম তো এমনিতে দেখার মধ্যে বোঝা যায় না যে এটার কোনো কিছু খারাপ হয়েছে বা কিন্তু আমরা এটার পাওয়ার সাপ্লাইটা আগে মেপে নেব এবং সরাসরি আপনারা আমার কাজটি দেখতে পারবেন তো আগামী জুলাই মাস থেকে আমাদের প্রতিটা কাজ লাইভে আমরা দেখাব যারা শিখতে চান অবশ্যই সরাসরি আমাদের লাইভ দেখবেন অবশ্যই অনেক কাজের অভিজ্ঞতা চলে আসবো যদিও আমাদের কাজগুলি দেখতে একটু লং টাইম সময় লাগে তারপরও আপনাদের জন্য যারা নতুন শেখার জন্য অনেকটা সুবিধাজনক আমরা পাওয়ারটি আবারও দিলাম এবং প্রথমত আমরা এসি আগে মেপে নেব আমাদের এসি ভোল্টেজটি ওকে আছে আপনারা দেখতেই পারতেছেন আমাদের যে বোর্ডটি জ্বলছে কিন্তু এটার কোনো পাওয়ার আসছে না কারণটা কি তো প্রথমত এটা বোঝা যাচ্ছে যে এখানে একটি তার লাগানো শর্ট জাম্পার করা হয়েছে আর এখানে কোনো কিছু শর্ট হয়েছে যার কারণে ফিউজ কেটে গেছে বা আধার অন্যান্য প্রবলেম হয়েছে আপনারা আমার সাথে থাকেন আমি আগে ফিউজটি লাগাই নেই তারপর দেখি অন্যান্য কি প্রবলেম হয়েছে আপনারা যে টিভিটি দেখতেছেন এই টিভিটির আইসি হচ্ছে triple one zero five P C thirty five DG ওই আইসি দেওয়া আইসি তো সবই বাহিরে বাংলাদেশে তো আর আইসি তৈরি হয় না এমনিতে দেখার মধ্যে আর কি কোনো কিছু বোঝা যাইতেছে না যেটা আর কি খারাপ আছে যতক্ষণ পর্যন্ত ভোল্টেজ না দেবো ততক্ষণ পর্যন্ত এটার প্রবলেম বোঝা যায় না তো দেখতে পারতেছেন তো বন্ধুরা আমরা সরাসরি এই ইলেকট্রনিক্স পণ্য repairing CRT TV and LED TV repairing training practical দিয়ে থাকি যদি শিখার ইচ্ছা থাকে বেকারত্ব দূর করার ইচ্ছা থাকে তো আপনারা আমাদের এই Sabuj electronics engineering works and technical training center এসে নির্দ্বিধায় ট্রেনিং নিতে পারেন এবং আপনার লাইফকে শক্তিশালী করতে পারেন একজন একজন প্রকৃত টেকনিশিয়ান হিসাবে নিজেকে গড়ে তুলতে পারেন গ্যারান্টি দিচ্ছে Sabuj electronics engineering works and technical training center কথা নয় বন্ধুরা আমরা কাজ করি প্রতিটা কাজের ন্যূনতম আমরা গ্যারান্টি দিয়ে থাকি যাতে করে কাস্টমার ব্যবহার করে শান্তি পায় তো রিপেয়ারিং করে গ্যারান্টি অনেকেই দেওয়া দেয় না বা দেওয়া যায় না কিন্তু সবুজ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস রিপেয়ারিংয়ের একটা ন্যূনতম এক মাস গ্যারান্টি দিয়ে থাকে এক মাসের ভিতরে যদি যে রোগের কাজ করা হয় যদি প্রবলেম দেখা দেয় সেটা ফ্রিতেই আবার পুনরায় সার্ভিসিং করে দেওয়া হয় বিনিময়ে কোনো টাকা নেওয়া হয় না তো আমরা এখন লাগাচ্ছি না একবারে এগুলো ফ্যানের ফাঁকা এগুলো তো তুই কি করবি আমি দেখাতে দেখাচ্ছি কারণ আমার ওই এডিট করার সুযোগ নেই তো আমি পাওয়ারটি দিলাম ফিউজটি লাগালাম আমরা দেখতে পারতেছি এখানে একটি হচ্ছে আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি অবশ্য ওই যে দেখতেই পারতেছেন ফুল শর্ট হয়ে গেছে দেখতেই পারতেছেন তো আমরা যে কোনো এখানে একটা কম্পোনেন্ট খারাপ হয়েছে আমরা সেটা রিমুভ করব তারপর দেখা যাক কী হয় সাধারণতভাবে অনেক পার্সি পুড়ে যায় তবে এটা দেখা দৃষ্টিতে বোঝা যায় না যে পুড়ে গেছে কিন্তু শর্ট হয়ে গেছে আমরা আগে এটি রিমুভ করে নিই তারপর দেখি ভোল্টেজ দেখতে পারতেছেন অবশ্য দিক দিয়ে রিডিং দিচ্ছে আমরা ফিউজটা যার কারণে কেটে কেটে গেছে পার্স কপায় পুড়ে গেল আগে আগে যে দেখা দেখাবো দেখানোর কোনো সুযোগ নাই পুরে ছাই হয়ে গেছে মাত্র পাঁচ মিনিট পাঁচ সেকেন্ডই পুরে গেছে দেখতেই পারতেছেন পাঁচটি সম্পূর্ণ পুড়ে গেছে তো একটু স্কিপ করে নেই তো দেখতে পারতেছেন আমি আরেকটি নতুন পার্স জোগাড় করে নিলাম তো এটার নাম হচ্ছে পিএফ আমরা এটি এখন লাগাবো বড় ইন্টারেস্টিং ভিডিও দোস্ত যদি দেখেন অবশ্যই যারা সিআরটিভির কাজ করে থাকেন অবশ্যই অনেকটা অভিজ্ঞতা মানে আমি আপনাদেরকে সরাসরি কাস্টমারের সামনেই কাজগুলো করতেছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি আমরা এখানে সম্পূর্ণ সৎ একশো পার্সেন্ট হালাল কাজ করে থাকি কোন প্রকার কাস্টমারের সাথে আমরা দুই নম্বরই করি না এবং কাজ শেষে আমরা গ্যারান্টি দিয়ে থাকি আমরা এখন পিএফটি লাগাবো এবং ফিল্টার করে নেব তো এটি কাটার জন্য অনেক ধরনের কাঠার অনেকজন ব্যবহার করে আমি একটি ভিন্ন কাঠার ব্যবহার করতেছি যেটাকে নোক কাটার বলা হয় তো আবার শুরু করে দিলাম প্লাগ লাগানো এখন আমাদের শর্টটি আর নেই আমরা এখন বুঝতে পারতেছি আমাদের সেটটি সম্পূর্ণই অন হয়ে গেছে সম্ভবত কিন্তু আছে আছে আপনারা দেখতেই পারতেছেন আমাদের টিভিটি সম্পূর্ণ ওকে কিন্তু তারপরেও কিছুটা প্রবলেম রয়ে গেছে হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের টিভিটা সম্পূর্ণ অফ হয়ে গেছে কিন্তু একটু প্রবলেম রয়ে গেছে এখানে দোনো সার্ট চাইপে আসে তো এভাবেই মনে হয় টিভিটা অফ হয়েছিল আর অধিক সময় অফ হয়ে থাকার কারণে এই টেলিভিশনটা একবারে ফুল ডেট হয়ে গেছিলো তো আমরা ডেট প্রবলেমটি সেরে নিলাম এবং আপনাদেরকে সরাসরি দেখালাম যে এই প্রবলেমের কারণে টিভিটি এতদিন অফ হয়েছিল কিন্তু এখনও আরও কিছু প্রবলেম রয়ে গেছে যেটার কারণে টিভিটি হয়তো নিলেও সে চালাইতে পারবে না তো আমরা আরও ওই প্রবলেমটি সেরে দেব আপনারা আমার সাথেই থাকেন তো এখন আমরা মেপে নেব মূলত এটার ভিতরে যে ভোল্টেজ থাকা প্রয়োজন সরি রিমোটটা থেকে পড়ে গেছে তো আমি একা একটু খেয়াল করলেই আপনারা দেখতে পারবেন তার ভোল্টেজটি ভোল্টেজ অনেকটাই কমে গেছে কমে গেছে এখানে যা প্রয়োজন তার চাইতে ফিফটি কম তো আমরা এই ফিফটি বাড়ানোর জন্য আমরা অন্য একটা যে প্রবলেম সেটা আমরা এখন দেখবো কী কারণেই ভোল্টেজটি রিমোটের ব্যাটারি বর্তমান বল বিক্রি করতে বলছে তিরিশ টাকা তো আমরা একটি পার্স যেটা টার্গেট করা হয়েছে এবং Yeah. এক মিনিট দোস্ত এক মিনিট এক মিনিট তো দেখ কি পাচ্ছি এখানে একটু ভোল্টেজের প্রবলেম আছে সেটাও আমরা সেরে দিচ্ছি এই দোকানে খাওয়ার মতো কিছু নেই তো আমরা বিআরটি প্রবলেম পেয়েছি তো ওটা আমরা এখন রিমুভ করে দেবো সমস্যা আছে আসলে ইউটিউব দেখে ফুল কাজ অর্জন করা যায় না টেকনিক্যাল ট্রেনিং নিতে হয় তাহা হলে একজন দেখতে পারতেছেন এই বিআরটিওর অবস্থাও খুবই করুণ পাঁচটি অলরেডি যেমন মনে হয় পুরেই গেছে পুরে নাই তবে এটা ড্যামেজ হয়ে গেছে সম্ভবত এই পাশটি লাগালেই আমাদের কাজটি হয়তো ওকে হয়ে যাবে যদি অন্যান্য আর আদার্স সমস্যা না এখানে একটি জাম্পার লাগাইছে হ্যাঁ, তার দিয়ে আমরা এই জাম্পারটি খুলে নেব এবং জাম্পারটিও একটু চেক করে নেব যে আসলে কি জাম্পারটা প্রয়োজন ছিল লাগানোর না শুধু শুধুই লাগানো হয়েছিল তো জাম্পারটি অবশ্য জাম্পারটি একটু মিস্টেক করে আমরা এটাকেও একটু রিমুভ করে দেব সেটা আমরা উপর থেকে করব না সেটা আমরা একেবারে দিক করেই অরিজিনালভাবে করে দেব এবং যাতে আবার পুনরায় নতুনের মতন দেখতে লাগে তবে জাম্পারটি অবশ্যই প্রবলেম ছিল বিদায়ী লাগাইছে যে কোনো টেকনিশিয়ান তবে টিভিটি এতদিন টাকাতে ইউজ করত এখন গ্রামে চলে এসেছে গ্রামে এটাকে ইউজ করা হবে আসলে ভিডিও করার সুযোগ হয় না কাজের চাপ থাকলে তো এখন যেই ভিডিওটা করতেছি সেটা আপনাদের রিকোয়েস্টে ভিডিও করতে গেলে কাজারে অনেক ব্যাঘাত ঘটে জাম্পারটি অরিজিনালভাবে তৈরি করে নিলাম এবং এটাকে আবার পুনরায় সেট করে দেবো কারণ এত অল্প সময়ের মধ্যে টিভি ঠিক করা যায় না আমি দীর্ঘদিন এগুলো নিয়ে কাজ করি এবং এই রিপেয়ারিং নিয়ে দীর্ঘদিন যাবৎ গবেষণা করি আমি ওই ধরনের কাজও করে থাকি যেগুলো মেকানিক্সরা ফেরত দিয়ে থাকে আমি ইউটিউবে এতদিন ছিলাম না তো আমার কিছু কাস্টমার মেকানিক্স আছে তো ভাই বলতেছে যে আপনার ওইখান থেকে না যে আপনি যদি আমাদেরকে ইউটিউবের মাধ্যমে একটু দেন তাহলে আমাদের একটু সুবিধা হয় কাজ করতে তো বললাম যে ঠিক আছে তো আমরা জাম্পাটি লাগাই নিলাম আবারও পুনরায় এখন এটা ভোল্টেজ দিব এবং আমরা দেখতে পারতেছি আমাদের টেলিভিশনটি সম্ভবত ফুললি ওকে হয়ে গেছে এখন আবার পুনরায় আমরা ভোল্টেজটি মেখে নেব এখন আমাদের যে গোলটিস্টি থাকার প্রয়োজন এখন হান্ড্রেড পারসেন্ট সে গোলটিস্টি আছে এবং যে দুই সাইড চেপে থাকতো সেটাও মনে হয় নাই ফুল আচ্ছা, আছে না লাল দাগটা আসে সেটা অন্য কারণ আপনি দেখতে পারতেছেন যে দুই সাইড চেপে থাকতো সেটা এখন পুরোই চলে এসেছে এখন আমরা ডিশের লাইন লাগাবো এবং তারপর দেখব যে সাইট লাল হয়ে গেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন ছবি চলে এসেছে তো এমনিভাবেই আপনারা কাজগুলি করতে পারেন তো আজ এ পর্যন্ত কি বন্ধুরা ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর যারা এই কাজগুলি প্র্যাকটিক্যাল অ্যান্ড ভোকেশনাল শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এক নম্বর সাইকনল চৌরাস্তা কোনো মার্কেট অথবা Fakirkandi Sabuj electronics engineering works and technical training center এক নং সাইকনল লঞ্চঘাটের সাথে অবস্থিত গত দুই সনের মার্চ মাসে এক তারিখে এই সার্ভিসিং সেন্টারটি চালু হয়েছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম